আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার একটা নতুন সাইটের রিভিউ নিয়ে আমি হাজির হলাম সো আজকে আপনাদেরকে আমি নতুন সাইটটার সাথে পরিচয় করা দিব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট সহ সার্ভে কীভাবে করবেন এটি সম্পর্কে জানিয়ে দিব সো আমি আপনাদের সাথে আছি স্প্রেকটা মাইএসপি নিয়ে তো চলুন শুরু করছি আজকের ভিডিও আমাদের আজকের যেটা সাইট ইনিস্টা জিসি এই সাইটটা আপনাকে লো পে আউট করবে অর্থাৎ আপনি খুব কম পয়েন্ট হলে আপনি উইথড্র করতে পারবেন এই সাইটে একশো পয়েন্টে এক ডলার এবং আপনারা একশো পয়েন্ট অর্থাৎ এক ডলার হইলে গিফট কার্ড সহ আরও বিভিন্ন মাধ্যমে উইথড্র করতে পারবেন সো বিস্তারিত থাকছে ভিডিওর পরের অংশে সো আমরা যদি একটু সাইটটা ঘুরে দেখি digital gift cards receipt instantly এবং আপনারা ইনস্ট্যান্টলি কিন্তু উইথড্রটা পেয়ে যাবেন এখন আমরা redeem your points for gift card এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনশো বিশটা গিফট কার্ডস আছে আপনারা তিনশো বিশটা গিফট কার্ডে কিন্তু উইথড্র করতে পারবেন অ্যান্ড এইখানে দেখেন তারা অলরেডি এইরকম পরিমাণ কিন্তু উইথড্র করে তাদের সাইট থেকে পেমেন্ট তারা দিয়েছে তো সর্বপ্রথম শুরু করব অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিওর অংশ দিয়ে সো এইখানে প্রথমে আপনাদের আপনাদের ইউজার নেমটা দিয়ে দিতে হবে তো আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা আবার দিতে হবে অ্যান্ড তারপরে আপনাদের এখানে একটা ইমেল দিতে হবে এরপরে আমি sign up and get ten free points এখানে ক্লিক করে দিব তো এখান থেকে সাইন আপ করলে আপনারা দশ পয়েন্ট ফ্রি পেয়ে যাবেন তো অ্যাকাউন্টে সাইন আপ করার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা ওইখান থেকে জয়েন করলে কিন্তু খুব সহজেই দশ পয়েন্ট পেয়ে যাবেন এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে তো আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি তারপরে আপনাদের এখানে একটা কোশ্চেন আসছে আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি how did you find us আপনি কিভাবে আমাদের খুঁজে পেয়েছেন এটা বলেছে তো আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো অপশন আছে আপনারা কিন্তু যে কোনো একটা চাইলে দিতে পারেন সো যেহেতু আপনার ইউটিউবে আমার ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনারা এখানে আদার দিয়ে দিতে পারেন এবং সোশ্যাল মিডিয়া চাইলেও দিয়ে দিতে পারবেন তারপরে আমরা এখানে একটা টিকমার্ক দিয়ে দিচ্ছি এরপর সাইন আপ করছি এই দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে তো এইখানে আপনাকে ইমেইলে একটা ভেরিফিকেশন মেইল পাঠিয়েছে যেখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে তো আমরা ইমেলে আসলাম দেখেন আমাদের কিন্তু একটা মেইল আসছে তো আমরা এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টের ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিচ্ছি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সাইট আপনারা এখান থেকে কিভাবে সার্ভে পাবেন সেটা থাকছে এই অংশে দেখেন এই হচ্ছে এদের আপনারা এখান থেকে এই অপশনগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন সো প্রথমে আমরা দেখছি অ্যাপস তো এখানে আপনারা অ্যাডগেট মিডিয়া অ্যাডওয়াল এবং অফার টোরও পাবেন আমি আপনাদের একটা দেখাই দিচ্ছি অ্যাডগেট মিডিয়ায় ক্লিক করার পরে আমাদের একটা এরকম ইন্টারফেস আসবে আপনাকে এখানে আপনার মোবাইল ফোনটা কনফার্ম করতে বলেছে তো এইখানে আমরা অ্যান্ড্রয়েড দিয়ে সেভ ডিভাইস দিয়ে দিলাম এরপরে দেখছেন আপনার সামনে এগুলো চলে এসেছে সো আপনারা অ্যাপগুলো ডাউনলোড করার মাধ্যমে এই পয়েন্টগুলো কিন্তু পেয়ে যাবেন সো এখানে দেখেন পাঁচ পয়েন্ট আছে একশো বাহাত্তর পয়েন্ট আছে এখানে তারা install the app and start the free trial এখানে তাদের কিছু নিয়মকানুন আছে আপনারা এগুলো পড়ে নেবেন এরপরে আমাদের আরেকটা ইনকামের উপায় হচ্ছে তাদের ক্লিকস তো আমরা যদি ক্লিকসে একটু দেখি এখানে ইনস্টা জিসি আর অফার টোরও আছে তো আমরা ইনস্টা জিসিসে যাচ্ছি এখানে কিন্তু আপনি দুই পয়েন্ট দিচ্ছে তারা যদিও কম তারপরে আপনি এখানে একটা ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনাদের তাদের সাইটটা ভিজিট করে দুই পয়েন্ট পেয়ে যাবেন এরপরের অপশনটা আমরা দেখছি সার্ভেস আমাদের মেনলি এখান থেকে আমরা সার্ভেগুলো পাবো এবং এখান থেকে আপনারা বেশি আর্নিং করতে পারবেন তো আমরা এখানে এটা পেয়ে গেলাম থ্রিওম রিস এখানে দেখেন আমরা একটু নিচে আসলে দেখব গেট স্টার্ট আমরা গেট স্টার্টে ক্লিক করে কিন্তু আমরা সার্ভেগুলো করতে পারবো সো আমরা অ্যাগ্রি করে দিলাম এরপরে আপনাকে কিছু এখানে কোশ্চেন্স করবে এই কোশ্চেন্স অ্যান্সারগুলো দেওয়ার পরে আপনি কিন্তু এখানে সার্ভে পাবেন তো এটা হচ্ছে আপনাদের প্রোফাইল কোশ্চেন্স তো পূর্ববর্তীতে আমরা যেভাবে অন্যান্য সাইটগুলোতে প্রোফাইল কোশ্চেন্স করেছেন সেভাবে এটা করতে হবে আমি এটার না দেখালাম এরপরের আমাদের ইনকামের ওয়ে হচ্ছে টাস্ক তো আমরা যদি টাস্কে চলে যাই এখানে দেখতে পারবেন আপনারা এখানে তারা চল্লিশ পয়েন্ট দিচ্ছে এই সাইটটাতে রেজিস্ট্রেশন করতে বলেছে কমপ্লিট রেজিস্ট্রেশন কমপ্লিট রেজিস্ট্রেশন সবগুলোই আপনার মোটামুটি কমপ্লিট রেজিস্ট্রেশন সো আপনারা এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে কিন্তু এই পয়েন্টগুলো আর্ন করতে পারবেন এর পরবর্তীতে আমাদের রয়েছে ট্রায়ালস ট্রায়ালসেও কিন্তু মোটামুটি অ্যাড অ্যাডওয়াল আছে অ্যাডগেট রিয়ার্ড আছে এরপরে লোড মোড়ে আমরা আরও দেখতে পাবো এটাও মোটামুটি অ্যাড দেখার মতোই ওয়ে সো আমরা এর পরের অপশনটা ভিডিওতে চলে যাচ্ছি এখানে ইনস্টা জিসি আছে এবং এগুলো আছে আপনারা কিন্তু এখানে ক্লিক করে এখানে ভিডিও দিবে তো ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা আর্ন করতে পারবেন সো ভিডিও যেন লং না হয় তার জন্য আমি এখানে সম্পূর্ণটা দেখালাম না এরপরে থাকছে আপনারা আর্ন করলেন এখন কিভাবে উইথড্র করবেন সেই বিষয়টা সো আমরা যদি রিডিমে মাউস পয়েন্টটা রাখি এখানে দেখতে পাবেন gift card store other reward এবং অন্যান্য কিছু অপশন তো আমরা গিফট কার্ডস স্টোরে গেলাম এখানে আপনারা দেখছেন অনেকগুলো কিন্তু গিফট কার্ড রয়েছে আমরা কিন্তু আগেই দেখেছি তিনশো বিশটার মতো গিফট কার্ডে তারা পেমেন্ট করে মোটামুটি সবগুলোই কিন্তু আমাদের এখানে তারা সাপোর্ট করে সো আমরা চেষ্টা করব আমরা বাংলাদেশ থেকে যেগুলো গিফট কার্ড উইথড্র করতে উইথড্র করে সেল করতে পারবো সেগুলোতেই উইথড্র করার জন্য সো এছাড়াও আপনাদের কিন্তু আরেকটি উইড্রো মাধ্যম আছে আপনারা যারা গিফট কার্ডে নিতে চান না আপনারা আদার ইয়ার্সে চলে যাবেন আদার ইয়ার্সে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে কিন্তু তারা বিট কয়েনে করতে দিবে অ্যান্ড আরেকটি থাকছে ডিরেক্ট ডিপোজিট আপনারা ইউএসএ যে সমস্ত ব্যাংক আছে যেগুলো সাপোর্ট করবে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ডিরেক্ট ডিপোজিটে ব্যাংকে উইড্রো করতে পারবেন এবং আপনাদের যাদের পেপ্যাল আছে আপনারা চাইলে কিন্তু এখানে পেপ্যাল থেকেও উইথড্র করতে পারবেন তারপরে আমাদের একটা অপশন দেখছি visa gift card so most popular এই গিফট কার্ডটা এটাতেও কিন্তু আপনারা উইড্রো করতে পারবেন সো মোটামুটি এই ছিল আজকের সাইট আপনারা এই মাধ্যমগুলোতে উইড আর্নিং করার মাধ্যমে আপনারা কিন্তু বেশ কয়েকটা ওয়েতে উইড্রো করতে পারবেন আপনাদের জন্য আমি সাইন আপের যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে সাইন আপ করে নেবেন সো অনেক ভালো একটি সাইট আশা করছি আপনাদেরকে আমি দিতে পারলাম তো ভিডিওটিও যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে আর্নিং রিলেটেড ট্রিক্স রিলেটেড আরও অন্যান্য ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ